প্রিয় বন্ধুরা ধন সম্পদ সমৃদ্ধি কেনা যায় আজ আমি একটি ধর্মের বাণী আপনাদের শোনাবো যেটা মান্য করলে আপনার এই হলোকে সম্পদ পাবেন এবং পরকালে দুজকে যাওয়ার ভয় নেই সেটা হলো হিন্দুদের সম্পদ জোর করে দখল করা এই কাজটি করলে আর যাই হোক আপনাকে জাহান্নামি হতে হবে না এটা ইসলামের বিধান কি বিশ্বাস হলো না ইসলাম সম্পর্কে আমার কথা কেনই বা বিশ্বাস করবেন আসুন বরং একজন ইসলাম বিশেষজ্ঞের বক্তব্য শুনে নিই আমি যার বক্তব্য এখানে শোনাবো তিনি কোনো অপরিচিত মৌলানা নন তিনি পিএইচডি ডিগ্রিধারী হাফেজ এবং মুক্তি এরকম একজন সম্মানিত আলমের বক্তব্য আপনারা নিশ্চয়ই অবহেলা করবেন না দেখুন কি বলছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর এনায়তুল্লা আব্বাসী কেউ যদি হিন্দু সম্পদ আত্মসাত করে জোর করে তাহলে পরকালে তার ক্ষতি কি এবং হিন্দুর উপকার আছে কিনা দেখুন হিন্দু সম্পদ জোর করে খাবেন এটা অমানবিক ইসলাম এটাকে সমর্থন করে না আপনার প্রতিবেশী হিন্দু দুর্বল আপনি তার বাড়িঘর দখল করবেন মানুষ হিসেবে তাকে অত্যাচার করলে সেটার গুনাহগার আপনাকে হতে হবে তবে এই অপরাধের জন্য আল্লাহ যে শাস্তি দেখ অন্তত আপনাকে জাহান নামে যেতে হবে না অন্য কোন ধরনের শাস্তি আপনাকে ভোগ করতে হবে শুনলেন তো হিন্দুদের সম্পদ দখল করলে আপনাকে জাহান নামে যেতে হবে না লক্ষ্য করুন মৌলানা সাহেব শুরুতে বলেছেন হিন্দুদের সম্পদ জোরপূর্বক দখল করা ইসলাম সমর্থন করে না এবং শেষে ফয়সলা দিয়েছেন তবে এই কাজের জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে না পরকালে শাস্তির জায়গায় জাহান্নাম জান্নাত তো আর শাস্তির জায়গা নয় তাহলে বোঝাই যায় এই কাজ করলে পরকালে শাস্তির ভয় নেই অর্থাৎ এটা অপরাধ নয় প্রিয় বন্ধু প্রশ্ন করতে পারেন আমি কেন এই ভিডিও প্রচার করছি প্রথম কথা ভিডিওটি ইউটিউবে পোস্ট করা হয়েছে কমপক্ষে আট মাস আগে আমি যে ইউটিউব চ্যানেল থেকে এটি সংগ্রহ করেছি সেখানে গত আট মাসে এই ভিডিও দেখেছেন দুই লাখ আশি হাজার মানুষ আরও অনেকেই হয়তো এই ভিডিও পোস্ট করেছেন এবং লাখ লাখ মানুষ তা দেখেছেন না বন্ধু মৌলানা সাহেবের এই বক্তব্যের প্রতিবাদ কেউ করেননি আমি মূল ভিডিওর লিঙ্কটি দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন দ্বিতীয়ত মৌলানা সাহেব যখন এই ফতোয়া দিয়েছেন সেখানেও হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন সেখানেও কেউ এই বক্তব্যের প্রতিবাদ করেনি ইউটিউবে প্রদর্শিত বক্তব্যের জন্য রাষ্ট্রের পুলিশ বা ইসলাম বিশ্বাসী কেউ তার বিরুদ্ধে মামলা করেননি তার মানে অসংখ্য মানুষ এই বক্তব্যকে ইসলামের বিধান হিসেবে মানেন আপনি মানেন বা না মানেন তাতে আপনার হয়তো কোনো অসুবিধা নেই কিন্তু আমার যে অসুবিধা আমি তো অমুসলিম আমার তো কিছু হলেও সম্পত্তি এবং ঘর দুয়ার আছে এই ইসলাম বিশেষজ্ঞের বক্তব্য শুনে আমার তো টেনশন বাড়তেই পারে কি বলেন দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর এই টেনশনের কথা মুখ ফুটে বলা উচিত কিনা প্রিয় বন্ধু যে দুর্বল তার সম্পত্তি দখল করলে জাহান নামে যেতে হবে না এই যদি ধর্মের বাণী হয় তাহলে অধর্ম কোথায় সমাজের সর্বস্তরে এই বক্তব্যের প্রতিবাদ হওয়া উচিত কি না প্রতিবাদটি আমার আগে আপনারা ইসলাম বিশ্বাসী জনগণ করলে হয়তো আরও সুন্দর হতো আপনাদের সকলের কল্যাণ কামনা করি